আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এক্সেলের দুর্দান্ত পাঁচটি ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট ট্রিক্স যেটি সাপোজ এখানে আমি ওয়ান লিখলাম ইন্টার দিলাম ফিল সিরিজ এটা আমরা সকলে জানি এ পর্যন্ত আলাম এরপর ফিল সিরিজ এখানে কিন্তু চলে আসলো নাইন কিন্তু আপনি চাইছিলেন যে আমি ট্রেন পর্যন্ত নেব আরেক ঘর আনলে কিন্তু ট্রেন হয়ে গেল কিন্তু এই লেখাগুলো আমি এইভাবে টান দেবো না কোনো কিছু করবো না এক ক্লিকের মাধ্যমে কীভাবে ট্রেন পর্যন্ত অথবা একশো এক হাজার দুই হাজার যা চান না কেন এভাবে এটি কীভাবে আনবেন তো সেটি করার জন্য ফার্স্টে আপনি ওয়ান লেখেন ওয়ান লিখলাম এরপর আপনি চলে যাবেন হলো ফিল সিরিজ অটোসাম এখানে একটি ফিল নামক ট্যাব রয়েছে তো এখানে চলে যাবেন এরপর হচ্ছে সিরিজ এই সিরিজে চলে যাবেন সিরিজ থেকে আপনি যদি ডাউন এরোকে কলাম ভাই যদি নিতে চান তাহলে কলাম সিলেক্ট করে দেবেন আপনি যে র যদি পাশাপাশি নিতে চান তাহলে র ফার্স্ট আমি র দেখাচ্ছি যেমন র নিলাম এখানে আমি সাপোজ বিশটি নেব বিশ পর্যন্ত আমি নিয়ে ওকে দিলাম দেখেন বিশ পর্যন্ত কিন্তু চলে আসছে খুব সুন্দর বিশ পর্যন্ত চলে আসলো আমি এটাকে রিলেট করে দিচ্ছি এরপর আপনি চাচ্ছেন যে হরিজন্টালভাবে নেবেন তো নিচের দিকে নিচের দিকে যদি নিতে চান তাহলে কি করবেন আপনি কলমটা সিলেক্ট করবেন কলাম সিলেক্ট করার পর এখানে আপনি কি দিয়ে দিবেন আমি সাপোজ একশো দিয়ে দিলাম একশো দিয়ে যদি আমি ওকে দিই তাহলে আমার নিচ পর্যন্ত কিন্তু একশো পর্যন্ত চলে আসছে এখন এই নিচ পর্যন্ত আপনি কীভাবে যাবেন একশো পর্যন্ত যদি তাহলে কন্ট্রোল শিফট ডাউন এরোকে কন্ট্রোল শিফট ডাউন এরোকে যদি আমি দিই তাহলে কিন্তু আমার লাস্ট সেল যে রয়েছে এই পর্যন্ত আমি চলে আসলাম খুবই দারুণ একটা ট্রিক্স ছিল আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এরপর আপনি আজকে যে ডেট রয়েছে এই ডেটটি কীভাবে দেখবেন এই ডেট দেখার জন্য আপনি যা করবেন কন্ট্রোল এই আমি এটি দিয়ে দিলাম এরপর আপনি চাচ্ছেন যে আমি এটি মান্থ সহ আনবো তাহলে কি এখানে রাখবেন যে ডেটটি দিয়েছেন এই ডেটের এরপর control shift hash control shift hash যদি আমি চেপি তাহলে কিন্তু আমার মান্থের নাম সহ চলে আসলো এবং এটিকে যদি আমি আরও বড় করতে চাই তাহলে কি করবেন আরও ডিটেলসলি যদি আমি এটাকে জানতে চাই তাহলে আপনি এখানে চলে যাবেন এরপর ডেট এবং লং ডেট আছে এটি সিলেক্ট করে দেবেন এখানে দিনের নাম এবং মাসের নাম সহ কিন্তু চলে আসলো তো এটি চলে একটি এরপর আপনি চাচ্ছেন যে past in selected area আপনি কোনো কিছু লিখতেছেন এবং পেস্ট করবেন সিলেক্টেড এরিয়ার ভিতরে এটি যদি করতে চান তাহলে সাপোজ আমি এটাকে মার্ক করলাম এই পর্যন্ত এখন আমি এখানে যে কোনো একটি টেক্সট লিখব ওই টেক্সটির জন্য আমার সম্পূর্ণ ঘরে সেলে ওই টেক্সটটি অটো ফিল আপ হয়ে যায় তো এটি কীভাবে করবেন তবে মার্ক করবেন এবার মার্ক করে নেওয়ার পর আপনি যে ফাংশন যে বার বার রয়েছে ফর্মুলা বার এই ফর্মুলা বারে লিখবেন ফর্মুলা বারে ক্লিক না দিয়ে আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে কিন্তু হবে না যেমন আমি মার্ক করলাম এবং এখানে ডাবল ক্লিক দিলাম এটি কিন্তু চলে যাচ্ছে তো এটিকে মার্ক করবেন এভাবে মার্ক করবেন তারপর ফর্মুলাতে ক্লিক করবেন ফর্মুলা পরে এরপর আমি যদি লিখি স্পন্দন স্পন্দন লিখে কন্ট্রোল ধরে এন্টার দেবো দেখেন কি ঘটে খুব সুন্দর এটি কিন্তু আমি যে সিলেক্ট করেছিলাম সিলেক্টেড এরিয়ার ভিতরে এটি কিন্তু পেস্ট হয়ে গেল একটি আপনি এটিকে মাঝামাঝি এনে দিতে পারেন বোল্ড করতে পারেন ইটালিক করতে পারেন আন্ডারলাইন দিতে পারেন কালার দিতে পারেন আপনার ইচ্ছা আপনি যেভাবে এটিকে ডিজাইন করতে চাবেন সেভাবে কিন্তু এটি ডিজাইন হবে আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি অথবা এখানে ডিলেট দিয়ে দিলাম এরপর আপনি চাচ্ছেন যে আমি একটু ডিজাইন করব ডিজাইন আমি যে যে সিলেক্ট করব আমি এভাবে সিলেক্ট করব না আমি তো এটিগুলোকে এটি ঘর করলাম কয়েকটা একসাথে সিলেক্ট করলাম কিন্তু আপনি যদি কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতে চান সাপোজ ফার্স্ট ঘর সেকেন্ড ঘর এভাবে একটু যদি ডিজাইন আকারে আপনি যদি যেতে চান যে আমি ডিজাইন করব এভাবে আপনি যদি আপনার আশা জাগতেই পারে তো এভাবে ডিজাইন করলাম তো লাস্ট সেলে আসার পর আপনি ফর্মুলা বারে আবার চাপ দেবেন ফর্মুলা চাপ বারে চাপ দিয়ে আপনি যদি লেখেন মাসুদ লিখলাম এবং কন্ট্রোল ধরে যদি আমি ইন্টার দিই তাহলে দেখেন আমি যে যে সেল সিলেক্ট করেছিলাম ওই সেলে কিন্তু কি হলো আমার টেক্সটগুলো পেস্ট হয়ে গেল তো খুবই সুন্দর একটি সিস্টেম ছিল তো নেক্সট টিউটোরিয়ালে আমি আরও পাঁচটি দারুণ ট্রিক্স নিয়ে হাজির হব তো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ